হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আসলেই অসাধারণ আজকের ঘটনাটি দারুণ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে রাখুন তো চলুন ভিডিও শুরু করা যাক গানের কথায় কিংবদন্তি বব ডিলান প্রশ্ন করেছিলেন কতটা পথ হাঁটলে তাকে পথিক ডাকা যায় সত্যিকার অর্থে ঠিক কত পথ হাঁটলে কেউ পথিক হতে পারে তা জানা আসলেই দুষ্কর তবে ইংল্যান্ডের একজন আসলেই পথিক হতে চেয়েছিলেন এজন্য তাকে বেছে নিতে হতো এমন এক পথ যেখানে তার আগে কেউই হাঁটার সাহস করেনি তার গন্তব্য ছিল অনেক দূরের অ্যামাজনের গহীন জঙ্গলে অ্যামাজনের জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশাল জঙ্গলে অগণিত গাছ আর পশু পাখির সব চাহিদা মিটায় এই আমাজন নদী সে পথিকের অভিযান যে কত বড় সেটা বিবেচনা করে কিছু তথ্য জানা দরকার আর সেই পথিকটি হল অ্যাড স্ট্যাম্পোর্ড অ্যামাজনের আকার পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার লাতিন অঞ্চলের নয়টি দেশে বিস্তৃত এই বনাঞ্চল তার মধ্য দিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ নদী আমাজন সাগরে পড়া পানির হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বড় নদী আর দীর্ঘ বিবেচনায় সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে এর স্থান দ্বিতীয় অ্যামাজনের উৎস পূর্বের আন্দিস পরমালা নেভাদো মিসমি নামক চূড়া থেকে উনিশশো সালে প্রথমবার একে আমাজন নদীর উৎস হিসেবে চিহ্নিত করা হয় মিসমি থেকে প্রায় চার হাজার মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ পার হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছেছে এই নদী এর পুরো পথ অতিক্রম করা একমাত্র মানুষ অ্যাড স্ট্যাম্পোর্ট অ্যামাজন নদী এতই দুর্গম যে এর উপর কোনো সেতু বানানোর প্রয়োজন হয়নি তাই চলার জন্য আধুনিক সভ্যতার বড় কোনো সাহায্য স্ট্যাম্পোর্ট পাননি অভিযানের শুরু চার হাজার মাইল ট্রেকিং করার প্রস্তুতি নিয়ে বন্ধু লোক কয়লারাকে নিয়ে যাত্রা শুরু করেন অ্যারিস স্ট্যামফোর্ড দুই হাজার আট সালের দুই এপ্রিল শুরু হয় তাদের ট্রেকিং তাদের প্রথম পরীক্ষা নিয়েছিল পেরুর দুর্গম আন্দিজ পর্বতমালা মিসমি থেকে আন্দিজের বিপজ্জনক ও খারাপ পাহাড় বেয়ে নামা থেকে শুরু করে অ্যামাজনের ভিতরে খেকো মাছ আর বিশাল সব সাপের মোকাবেলা করেছেন তিনি কিন্তু কেন এই অভিযানের পরিকল্পনা জবাবে ছয়চল্লিশ বছর বয়সী সাবেক এই ব্রিটিশ সেনা কর্মকর্তা বলেছিলেন এটা যদি আমার শৈশবের আরাধ্য স্বপ্ন না হতো বা আমি নিজেই যদি স্বার্থপর প্রকৃতির না হতাম তাহলে কোনোভাবেই সম্ভব হতো না আমি চেয়েছি এমন একটি কাজ করে যেতে যা এর আগে পৃথিবীতে কেউ কোনো দিন করতে পারেনি এই স্ট্যাম্পফোর্ডের যাত্রা মোটেও সহজ ছিল না অ্যামাজনের জঙ্গলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুমির আর মাংসাশী মাছ ছাড়াও আছে বিষধর সব সাপ ডাঙায় পশুদের উৎপাতে ফেলে দেওয়ার মতো না সবচেয়ে বড় কথা এই লম্বা পথ পাড়ি দিতে স্ট্যাম্পোর্ডের সঙ্গে কিছু কিছু জনগোষ্ঠীর সাথে দেখা হয়েছে যারা সভ্যতার থেকে অনেক অনেক দূরে নিজেদের এলাকার অন্য কোনো মানুষের উপস্থিতি তাদের কাম্য নয় এই বিশাল ভ্রমণের জন্য আরেকটি কারণও ছিল ক্রমাগত নগরায়ন ও শিল্পায়নের বাজে প্রভাব অ্যামাজন নদীর উপরে এসে পড়ছিল অ্যাড স্ট্যাম্পোর্ড চেয়েছিলেন তার এই বিশাল ভ্রমণের মাধ্যমে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে যদিও লম্বা এই যাত্রাটা তার বন্ধুর জন্য কিছুটা কঠিন ছিল চারপাশের পরিবেশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত ইস্যুতেও দূরত্ব বাড়তে থাকে স্ট্যাম্পোর্ড আর কয়ালারের মাধ্যমে ট্রেকিংয়ের তিন মাসের মাথায় তারা নিজেদেরকে গুটিয়ে নেন কয়লার তবে স্ট্যাম্পোর্ড থামেননি একাই এগিয়ে গিয়েছেন আরও অনেকটা পথ এক পর্যায়ে তার সঙ্গে আলাপ হয় পেরুর নাগরিক গার্ডিয়াল সানজেস রিবেরার পেরুর বন বিভাগের এই কর্মকর্তী এডকে জানান বাকি পত্রা এডের সঙ্গী হতে চান তিনি এড তার অনুরোধ অপেক্ষা করতে পারেননি শেষ পর্যন্ত এ দুজনেই পেরেছিলেন আটলান্টিক আমাজনের শেষ দেখতে সো ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন অ্যামাজনের পুরো পথ অতিক্রম করতে সক্ষম হয়েছেন এমন অভিযাত্রী অনেকেই ছিলেন তবে এয়ার স্ট্যাম্পোর্ট বাকিদের মতো নৌকা ব্যবহার করেননি পেরুতে উচ্চ পাহাড় থেকে শুরু করে কলম্বিয়া পার করে ব্রাজিলের দুর্গম অ্যামাজনের মাছ দিয়ে পুরো পথ শেষ করতে স্ট্যাম্পোর্টের দরকার ছিল পুরো আটশো দিন অর্থাৎ দুই বছর তিন মাসের কিছু বেশি দিন সঙ্গীহীন বেশ কিছুদিন থাকা ছাড়াও ব্রিটিশ এই অভিযাত্রীর বড় অসুবিধা ছিল পরিবেশ ইউরোপের বাইরে লাতিন অঞ্চলের আর্দ্রতার মধ্যে খাপ খাইয়ে নেওয়া কঠিন ছিল আর জলে স্থলে হাক কিংবা অজগরের মুখোমুখিও তাকে হতে হয়েছে তবে সব কিছুর মধ্যে তার সবচেয়ে বড় অবলম্বন ছিল একটি ম্যাশাটে ছুরি মধ্য আমেরিকার এই ছুরির সাহায্যেই তিনি মোকাবেলা করেছেন সব বড় বাধা পুরো পথে তার খরচ হয়েছিল প্রায় এক লাখ ডলার বিস্ময়করভাবে এই পুরোটাই উঠেছিল বিভিন্ন জনপদের দেওয়া সাহায্য আর বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপের মাধ্যমে অবশ্য মেশাটে ছাড়া তার আরও সঙ্গী ছিল ব্লগিং ও শো অভিযানের আড়াই বছর ধরে American TV show the Office দেখে নিজের অবসর সময় কাটিয়েছেন তিনি এছাড়া ব্লগিং তো ছিলই খাবারের সংকট ছিল এই যাত্রার অন্যতম বড় সমস্যা অ্যামাজনে স্যাঁতস্যাঁতে পরিবেশে চাইলেই আগুন ধরানো সম্ভব না অপরিচিত যে কোনো গাছ থেকে ফল পেরে খাওয়া যেত না তবে ক্ষুধার কাছে বেশ কয়েকবার হার মানতে হয়েছে স্ট্যাম্পোর্ডকে অতিরিক্ত ক্ষুধায় আর সহ্য করতে পারছিলেন না তখন ফল পেরেছিলেন যার কারণে কয়েক দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থতার আরও একটি কারণ ছিল পোকামাকড়ের উপস্থিতি অ্যামাজনে ঠিক কত প্রজাতির কীট পতঙ্গ রয়েছে তা আবিষ্কার করা আদর সম্ভব হয়নি বিজ্ঞানীদের পক্ষে স্ট্যাফোর্ডকে বেঁচে আসতে হয়েছে সেসব পোকার মধ্য থেকেও যাত্রাপথে অনেক জনপথই পেয়েছিলেন স্ট্যাফোর্ড বেশ কিছু জনপদে গিয়ে অর্থ আর খাদ্য সংগ্রহ পেলেও রেড ইন্ডিয়ান আদিবাসীদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে একজন ব্রিটিশ নাগরিককে মোটেও ভালোভাবে নেয়নি এই অধিবাসী নিজের হাতে হাতিয়ার বলতে কিছুই ছিল না তবে সঙ্গের বন্ধুটি পেরুবিয়ান নাগরিক ছিল বলে কিছুটা সাহায্য পেয়েছিলেন প্রেরণা ও প্রাপ্তি পুরো পরিকল্পনাটাই যে কিছুটা অদ্ভুত ছিল তা নিয়ে সংশয় এই ব্রিটিশ অভিযাত্রীর নিজের সন্দেহ নেই তবে তিনি খুশি ছিলেন এই অভিযান শেষে এই অভিযানটাই বলতে গেলে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন ওই আড়াই বছর আমি কেবল হেঁটেছি আর হেঁটেছি আমি ঘুম থেকে উঠেই ভাবতাম আমাকে হাঁটতে হবে ভাবতাম যে দ্রুত হাঁটব ততই এই পথ শেষ করার সম্ভাবনা বেড়ে যাবে তবে স্ট্যাফোর্ড বিশ্বাস করেন তার এই হাঁটা কেবল নিজের জন্য না বরং এই হাঁটার অভ্যাস ভবিষ্যতে সবাইকে যান্ত্রিক জীবনের বাইরে চলে আসার জন্য পথ দেখাবে আমার মনে হয় আমরা খুব দ্রুত যান্ত্রিকতার বাইরে হাঁটার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে উঠব বলেছিলেন অ্যাড স্ট্যাফোর্ড তবে তার এই যাত্রা শেষে তিনি বলেছিলেন যে তিনি প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মশার কামড় খেয়েছিলেন আর এই পুরো যাত্রায় অসম্ভব শব্দটাই ছিল তার প্রেরণা প্রায় আড়াই বছরের অভিযান শেষে স্ট্যাফোর্ডের কাছে গণমাধ্যমের সবচেয়ে বড় প্রশ্ন ছিল কিভাবে সম্ভব হলো এই অভিযান জবাবে স্ট্যাফোর্ডের সহজ স্বীকারোক্তি মানুষের অসম্ভব বলার প্রবণতায় তাকে বিশাল কাজ শেষ করার প্রেরণা জুগিয়েছে সত্যি বলতে প্রচুর মানুষ আমাকে বলেছিল অ্যামাজন নদীর পুরো পথ শেষ করা একেবারে অর্থে অসম্ভব তবে এটাই আমাকে অনেক বেশি প্রেরণা দিয়েছে সবি অর্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে এখনই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর কমেন্ট করতেও ভুলবেন না ভালো থাকবেন সবাই